রহমান যতকাল বাংলাদেশ থাকবে ততকাল থাকবে কার নাম শেখ মুজিবুর নাম এবারে এবারে আবারও নৃত্য নৃত্যটি পরিচালনায় আছেন ফিরোজ কবির তুষার আর নৃত্য যে গানে হচ্ছে সেটা হচ্ছে সবার খুব প্রিয় সবাই বিষয়টা খুবই এনজয় করে এই গানটা সেটা হচ্ছে দেতালি বাঙালি দেতালি গানে দেতালি বাঙালি গানে নৃত্য পরিবেশনা করছেন পুনর্বাসন কেন্দ্র কর্ণপুরের শিশুরা হারদিন আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে বাংলা আমার মায়ের আমরা যে বীর বাঙালি বেতালি করে স্বপ্ন দেখার বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম আরে বাজাবে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয় সবুজের পাল তুলে সেগেছে মনো ব্যথারে আরে বাজাবে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচের